ওই ত্রুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি ক্ষুদ্রতি সারাই রেখেছ এ শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের পাহাড়ের বুকে দিলে ঝর্ণা হো হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশি রাতে রই দূর নীলিমায় আজ নিশি পানি জেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ও হো হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই ছো ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ কর তোমার আমারে যে মুসলিম করেছো